এই পৃথিবী সৃষ্টি তোমার দেখে জুড়ায় আমার প্রাণ গানে গানে ছন্দে ছন্দে গাই যে প্রভু তোমার গান এই পৃথিবী সৃষ্টি তোমার দেখে জুড়ায় আমার প্রাণ গানে গানে ছন্দে ছন্দে গাই যে প্রভু তোমার গান খালিক তুমি মালিক তুমি তুমি আমার রাম রহমান তুমি গাফার তুমি তুমি আমার স তোমার কাছে চাই যে পানা আমি অধ আমার উপর সদা তুমি করো গৌরহ আমার উপর সদা তুমি করো গৌরহ আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু তোমারি সারাতে প্রভু নদী ছুটে অজানায় নদী ছুটে অজানা আকাশ বাতাস চন্দ্র তারা সিজদা করে তোমার পায় সিজদা করে তোমার পায় গাছে গাছে ফুলে ফলে তোমারই পরিচয় পায় ত্রিভুবনে গো প্রভু তুমি ছাড়া কেহ নাই খালিক তুমি মালিক তুমি তুমি আমার রহমান তুমি গফার তুমি তুমি আমার সব তোমার কাছে চাই যে পানা আমি আধ আমার উপর সদা তুমি করো গুরহ আমার উপর সদা তুমি করো গুরহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ তুমি হলে সবার বড় তোমার সমুকে হোনা তোমার সমুকে হোনা তুমি ছাড়া অন্য কাউকে প্রভু বলে মানি না প্রভু বলে মানি রিজিক দাতা ক্ষুধার তোদের ক্ষুদা মিটা মাঠের ফসল সতেজ রাখতে আসমান থেকে বৃষ্টি ঝরা খালিক তুমি মালিক তুমি তুমি আমার রহমান তুমি গাফার তুমি তুমি আমার তোমার কাছে চাই দে পানা আমি অধ আমার উপর সদা তুমি করো গোরহ আমার উপর সদা তুমি করো গোরহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ